আজকে আমরা শিখব প্রোফাইল ব্যাকলিংয়ের গিক কিভাবে তৈরি করতে হয় তো আমরা প্রোফাইল ব্যাকলিংয়ের কাজটা শিখছি এই তোমরা কি সবাই প্রোফাইল ব্যাকলিংয়ের হোমওয়ার্কগুলো করছিলা হাসিবুর ওকে তাতে কি পারবা কাজটা করতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেলিমের কি অবস্থা সেলিম ওকে ঠিক আছে তো তাহলে গিগ পাবলিশ করা যায় ঠিক আছে তো আমরা ফার্স্ট টাইমে আমরা চলে যাব হচ্ছে সুইট অ্যান্ড বাইক এই মুডে চলে যাব এখান থেকে আমরা কিছু গিগ দেখব তারা কিভাবে গিগগুলো তৈরি করতেছে তো আমরা এখানে চলে আসলাম আমরা লিখবো হচ্ছে profile profile backlink SEO profile backlink রাখলে হবে প্রোফাইল ব্যাকলিং রাখলে হবে তো আমরা এখানে মোটামুটি সার্ভিস পাইতেছি হচ্ছে কত সতেরোশো তেপ্পা তেপ্পান্নটা তো এখানে যদি আমরা অনলাইনটা দেখি তাহলে তাহলে আমরা দেখতে পারবো দুইশো পঁচিশটা সার্ভিস অ্যাভেলেবল আছে সেম এই কাজটাই আমরা লিঙ্ক বিল্ডিংয়ে শিখাইছি দেন প্রোফাইল ব্যাকলিংও শিখাইছি তো আমি চাচ্ছি যে আপনারা একই সিস্টেম করে দুইটা গিগি পাবলিশ করতে পারবেন তো এখানে আমরা একটা সার্ভিসের ভিতরে আমরা দুইটা সার্ভিসও প্রোভাইড করতে পারবো তো দেখেন আমরা শুধু প্রোফাইল ব্যাকলিং দিয়েছি দুইশো সার্ভিসেস আমরা যদি দিলাম নিয়ে হাই কোয়ালিটি ব্যাকলিং তাও হইতো অথবা ডু ফলো ব্যাকলিং আমরা দুইটাই শিখছি এখানে যতগুলো কিওয়ার্ড দেখতেছি আমরা সবগুলো কিওয়ার্ডের কাজই শিখছি দেখেন এখানে যারা কাজ করতেছে ডু ফলো ব্যাকলিংয়ের আরও বেশি কাজ আছে ঠিক আছে আমরা high quality do follow back link দিতে পারি চাইলে দুইটা একসাথে দিতে পারি এখানে দেখেন কী লিখছে I will build strong SEO do follow back link high authority links ঠিক আছে ফাইবার চুজ করছে আটশো কত সালে একটা গিক আমরা ওপেন করি তো কয়েকজন তো এখানে ছয়জন ছয়টা অর্ডার চলতেছে লেভেল টু সেলার এখন আসছে দুই হাজার ষোলোতে টোটাল কাজ করছে উনিশশো ছয়চল্লিশটা কাজ করছে মানে রিভিউ পাইছে আরও এক্সট্রা অনেক বেশি কাজ করতে পারে তার গি কি হচ্ছে দেখেন সব কয়টা গি কি হচ্ছে এসিওর গিক তারা সব কয়টা এসিওর গিক দিয়েই তিনি ইনকাম করতেছে এখান থেকে এখানে আরও অনেক গিগ আছে এটাতে যদি দেখি আমরা একটা কাজ রানিং আছে আসছে কত সালে আঠারো সালে সাতশো তেরোটা কাজ করছে তার মানে এখানে তারা লাইকে আছে বিদায় কিন্তু এত কাজ করতেছে আর এই একজন দেখেন টোটাল এসিওর সার্ভিস দিবে বিদায় শুধু রি অ্যাকাউন্ট করছে দুইটা কাজ রানিং আছে আসছে হচ্ছে একুশে একুশে আইসা তার কাজ করছে মানে রিভিউ পাইছে তেপ্পান্নটা পাকিস্তানি ঠিক আছে এই একটা মেয়ে আছে একশোটা এগুলা এক হাজারটাই করবে এসিও ডুপ হলো ব্যাকলিং দিবে কিন্তু এগুলো ফেক কাজ দিবে মেবি কারণ এক হাজারটার জন্য পাঁচ ডলার এটা অবাস্তব নিশ্চিত কোনো একটা সফটওয়্যার দিয়ে করবে এই কাজগুলো এরকম অনেক সফটওয়্যার আছে যারা এগুলো কাজ করতে পারে সফটওয়্যার দিয়ে আমরা সফটওয়্যার করবো না আমরা বাইরেকে ঠকাবো না আমরা একদম রিয়েল কাজ দিব ঠিক আছে তো এখানে বলে দিচ্ছে সব কিছু তারা এইভাবে দিতেছে তিনি আসছে কত সালে লেভেল অন সেলার একুশে আসছে চন চুয়াত্তরটা কাজ কমপ্লিট করছে তো দেখা যাচ্ছে যে মোটামুটি যারা এসির কাজ করতেছে তারা খুবই অল্প সময় আসছে অল্প সময় এখান থেকে মোটামুটি ভালো একটা কেরিয়ার করা সম্ভব যদি আপনারা ভালোভাবে কাজটা করতে পারেন এই কাজটার ডিমান্ড অনেকটা আছে বললেই চলে অনেক ডিমান্ড এই কাজেরই একটা কাজ আপনি করে শেষ করতে পারবেন আর একটা অর্ডার চলে আসে কিন্তু এখানে কিছু রিভিউ নিতে হয় রিভিউ না নিলে আসলে গিকগুলো র্যাঙ্কিংয়ের প্রথম অবস্থায় চলে আসে না তারপরে সমস্যা না গিক যদি অ্যাক্টিভ থাকে তাহলে আশা করা যায় আপনি এখান থেকে অর্ডার পাবেন মাস্ট বি তো এখানে দেখেন এখানে একুশটা অর্ডার রানিং আছে তিনি পঁচিশ ডলার করে নিচ্ছে মানে ষাটটা লিঙ্ক বিল্ডিং করবে ডু ফলো ব্যাকলিং করে দিবে পঁচিশ ডলার ষাটটা কাজ করতে এক ঘন্টা সময় লাগবে না এক ঘন্টা সময় কাজ করবে তিনি পঁচিশ ডলার মানে প্রায় সতেরো আঠারোশো বা দুই হাজার টাকায় ধরতে গেলে দুই হাজার টাকার মতো কিন্তু ইনকাম করতে পারবে এক ঘন্টা ইনকাম তো দেখেন তার একুশটা কাজ চলতেছে একজন পঞ্চান্ন ডলার নেবে দেড়শোটা লিঙ্ক বিল্ডিং করবে এই একজন এটার উল্লেখ করে নাই টোটাল সার্ভিস দিবে একশো ডলার তো আমরা এরকম একটা সার্ভিস লঞ্চ করব এই সার্ভিসটার টাইটেলটা আমার কাছে ভালো লাগছে high quality SEO do follow backlink with the white hat link building এটা হচ্ছে হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং মানে সাদা টুপি সাদা টুপি লিঙ্ক বিল্ডিং ঠিক আছে আমরা যেটা করি ওইটা সাদা শিপি ওইটার বলা একই কাজ ঠিক আছে কোনো পার্থক্য নাই শুধু নামটা চেঞ্জ করছে তো আমরা এই টাইটেলটা কপি করে নিতে পারি তো আমি এই টাইটেলটা কপি করি কপি করে এখান থেকে আমি চলে যাব গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট এখানে মনে হচ্ছে আরও কিছু সার্ভিস অ্যাভেলেবল বাইরেছে এগুলো কেটে দিই ওকে তো আমি এটা সম্পূর্ণ কপি করলাম এখানে আইনা দিলাম আমি আনার পরে আমি এখানে লিখব এখানে কয়টা শব্দ আছে উনআশিটা তার মানে আমি খুব একটা ইউজ করতে পারবো না এখানে আমি এটা থাক আপাতত আমি এটা দিয়ে আরেকটা তৈরি করি I will build high quality SEO do follow back links with white hat link building white hat link building okay এখানে দুইটা কিওয়ার্ড দিয়েছে link building white hat link building do follow SEO backlink অথবা do follow backlink okay SEO do follow backlink okay high quality আমি এটা কপি করি কপি করে আবার পেস্ট করি আমি চাইলে উপরে এটা ইউজ করতে পারি এগুলো কোনো কপিরাইট নাই ঠিক আছে তো high quality I will build তাহলে আমি এখানে আই উইল ক্রিয়েট ইউজ করতে পারি ক্রিয়েট আমি হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সহ উচ্চ মানের এসিও ডু ফলো ব্যাকলিং তৈরি করব তৈরি করবো সেম হয়ে গেল ক্রিয়েটটা আমি চেঞ্জ করে দিলাম একটা ব্যাকলিং হয়ে গেল মানে একটা টাইটেল হয়ে গেল আবার একটা দেই I will create high quality high quality do follow এসিওটা কেটে দিলাম do follow backlink with the white hat SEO হয়ে গেল এটা দিয়ে আমি আরেকটা কপি করতে পারি ওই যে উপরেরটাই ঠিক আছে এসিওটা e কেটে দিলাম আরও কিছু তৈরি করতে হবে এসিওটা e কেটে দিই অথবা এটা দিয়ে আমি আরেকটা তৈরি করতে পারি সেটা হচ্ছে এখানে ডু ফলো ব্যাকলিং দিছে দিচ্ছে I will build high quality do follow SEO backlink do follow SEO backlink আমি এখানে ডু ফলোর জায়গায় প্রোফাইল ব্যাকলিং ইউজ করতে পারি যদি আমরা প্রোফাইল ব্যাকলিংয়ের কাজ করি প্রোফাইল ব্যাকলিং সরি প্রোফাইল বানানটা ভুল হয়েছে প্রো ফাইল প্রোফাইল ব্যাকলিং আমি হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সাথে উচ্চমানের এসিও প্রোফাইল ব্যাকলিং তৈরি করব দেখেন এখানে আরও কিন্তু আমি এইভাবে কিন্তু সারাদিনই তৈরি করতে পারবো এটা দিয়ে তো আপনি চাইলে আরও কিছু ইউজ করতে পারেন যেমন আমি এখানে দেই I will build high quality high quality ধরেন একশো অথবা তিনশো তিনশোটি তিনশো এসিও প্রোফাইল ব্যাকলিং আমি কি করব আমি সাদা সাদা হ্যাট মানে এখানে সাদা টুপি হয়েছে আমি সাদা টুপি লিঙ্ক বিল্ডিং সহ উচ্চমানের এত টিএসিও প্রোফাইল ব্যাকলিং e তৈরি করব এভাবে হবে আর এটা যদি আমি না দিয়া শুধু দেই আই উইল ডু আমি করব আমি করব ধরেন পাঁচশো অথবা ছয়শো ছয়শো এখানে হাই কোয়ালিটি ইউজ করি ওকে হাই কোয়ালিটি দিতেই আই উইল ডু ছয়শোটি হাই কোয়ালিটি মানে এটা ইউজ করা যায় I I will do sixty এটা আমি কেটে দিই এখানে ওকে ছয়ষট্টি do follow profile backlink do follow SEO profile backlink with backlinks SEO do follow আমি উচ্চমানের এতটি এসিও ডু ফলো ব্যাকলিং করব উইথ দিয়া ম্যানুয়ালি দিয়ে দিতে পারি ধরেন আমি উইথ দিয়ে দিই কাইটা দিয়া with manually work manually manually manually manually work আমি ম্যানুয়ালি কাজসহ উচ্চমানের এতটি প্রোফাইল ব্যাকলিং তৈরি করব। এখানে আই উইল ডু ক্রিয়েট দিয়ে দিই ঠিক আছে ক্রিয়েট দিলে বেটার হবে এইস ওকে নয় সেন্টেন্সটা মিলতেছে না ক্রিয়েট অথবা বিল্ড আমি ম্যানুয়ালি কাজ করে উচ্চমানের এতটি প্রোফাইল ব্যাকলিং তৈরি করব। শব্দটি একটু অন্যরকম আসলেও কিন্তু ঠিক আছে ঠিক আছে ধরেন এখানে যে কোনো আমরা একটা ইউজ করতে পারি হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সর্বোচ্চ মানে ডু ফলো ব্যাকটিং তৈরি করব এটা দিতে পারি আমি এখানে এটা ইউজ করতে পারি আপনাদের যেটা ভালো লাগে সেটা আমাকে বলেন আমি আরও যদি চান আমি আরও তৈরি করে দিই এরকম করে ধরেন এখানে আমি আরও কিছু ইউজ করে দিই ধরেন লিখতে পারি আই উইল আর ডু তিনশোটি তিনশো তিনশোটি কি দেওয়া যায় প্রোফাইল ব্যাকলিং দিয়ে দিই হ্যাঁ profile backlink backlinks profile backlinks for for দিয়ে দেই হচ্ছে হাই দিয়ে হাই দিয়ে দেই high H I G S high DA PR SEO backlink SEO backlink তাহলে কি হইলো আমি উচ্চ ডিএপিএ এসিএফ ব্যাকলিংয়ের জন্য আমি এতটি প্রোফাইল ব্যাকলিং তৈরি করব অথবা এখানে আমি সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং দিয়ে দিতে পারি আর অনেক কিছু দেওয়া যাবে ঠিক আছে আপনি এভাবে যে কোনো একটা নিয়ে অনেকগুলো দেখে সামথিং কেউ যদি মনে করেন এখানে বিল দিছে আপনি ক্রিয়েট দিবেন কেউ ক্রিয়েট দিছে এখানে আপনি বিল দিবেন যেটা পছন্দ এখান থেকে একটা নিয়ে নেবেন আমি আপাতত এটা ইউজ করি নিচেরটা এখান থেকে দিয়ে আমি একটা আমি গিক তৈরি করবো এখান থেকে ক্রিয়েটে গিকে ক্লিক করব এখান থেকে আমি এটা সম্পূর্ণ কপি করে দেই আই উইল ডু ক্রিয়েট পর্যন্ত কারণ হচ্ছে টুক ওইখানে থাকবেই okay I will create high quality SEO do follow backlink with white hat link building এখানে আপনি সংখ্যা ইউজ করবেন যদি আপনি সংখ্যা ইউজ করেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি থাকবে কারণ সবাই মোটামুটি সংখ্যাটা ইউজ করে আপনি সবারই একটা সাজেস্ট করি আপনারা সবাই এই যে এই কিউ এই টাইটেলটা ইউজ করতে পারেন আমি ফাইন্ড করে দিই একটা আই উইল ডু ধরেন তিনশো হাই কোয়ালিটি হাই অথরিটি দিয়ে দিই ঠিক আছে অথরিটি অর্থ authority profile backlink profile back links links for for website SEO অথবা ফর হ্যাঁ ওয়েবসাইট এসিও দিয়ে দিই ওয়েবসাইট এসিও কারণ এতগুলো করবো হচ্ছে এসিওর জন্য তো আপনি এটা ইউজ করতে পারেন আমি ওয়েবসাইট এসিওর জন্য এতটি হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং তৈরি করব কেউ এখানে দুইশো দিবেন কেউ তিনশো দিবেন কেউ চারশো দিবেন কেউ ছয়শো দিবেন কিন্তু এটা কিন্তু থাকবে না আমাদের কোনো জায়গায় ঠিক আছে আপনি এইভাবে করতে পারেন তো আমি আমার উপরে টেদি দিলাম আমি বোঝানোর জন্য আপনাদের এখান থেকে আমি কয়েকটা টাইটেল দেখি তাদেরগুলো সরি আমাদের ক্যাটাগরিগুলো দেখি যেমন এখানে অফ পেস অন পেস প্রথমে digital marketing search engine optimization আর হচ্ছে অফ পেস এসিও ওকে সবাই একই দিছে আমি একই দিব digital marketing search engine search engine search engine search engine marketing okay এটা কি দেওয়া আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেওয়া আছে তো search engine optimization digital marketing search engine কই কই কই এই ক্যাটাগরিটা নাই কেন কি এখন সার্চ ইঞ্জিন মার্কেটিং ওকে এটাই দিই দেখি আরও কেউ কোনটা ইউজ করছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ক্যাটাগরিতে থাকার কথা search engine web traffic local mobile project off এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পাইছি একদম উপরের দিকে যেতে হবে তারপরে কি দেওয়া আছে অপেস এসিও ওকে অপেস অপেস এসিও এটাকে বলা হয় অপেস এসিও ওকে আমরা এটা দিয়ে দিলাম আপনি কোন কোন বা কাদের কাজ করবেন মানে কোন বিজনেসদেরকে আপনি হেল্প হেল্প করবেন হয় আপনার ক্লায়েন্ট মানে আপনার ক্লায়েন্ট কারা হবে কাদের বিজনেস কোন রিলেটেড বিজনেস তাদের সেই বিজনেস রিলেটেড কাজগুলো হেল্প করবেন আমি এখানে সবগুলো দিয়ে দেব এখানে যেহেতু সবগুলো দিয়ে দেওয়া উত্তম কারণ আমি সব ধরনের বিজনেসের জন্য এটা হেল্প করতে পারবো আমি সবগুলো দিয়ে দিই কারণ আমাদের কাজগুলো সেম কোনো পার্থক্য নাই তো আমি তাহলে সবগুলো দিয়ে দিই আট এবার ল্যাঙ্গুয়েজটা আসবেন এখানে টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে পারেন দেখি তারা কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এখানে আরবি ইংলিশ অনেকগুলো ইউজ করছে আমরা শুধু ইংলিশটাই ইউজ করব অন্য ভাষার কোনো দরকার নেই ওদের এবার কিছু আমরা ট্যাগ নিয়ে আসি দেখি তারা কি কি ট্যাগ ইউজ করছে এই লোকটা অনেকগুলো কাজ করতেছে ওর ট্যাগগুলো আমরা কপি করতে পারি digital marketing SEO backlink okay এটা আমরা নিতে পারি কপি করি এখান থেকে এসিও ব্যাকলিং e তারপরে হাই কোয়ালিটি এটা হবে না ওয়েবসাইট র্যাঙ্কিং হবে না এগুলা ভালো না তারপরেও র্যাঙ্কিংয়ে কীভাবে কাজ বেশি পাইতেছে তো white hat do follow backlink okay নিতে পারি তারপরে কি আছে Google ranking SEO backlink okay এটা নেওয়া যেতে পারে তারপরে কি আছে কন্টাস কন্টাস্টাল ব্যাকলিং ওকে এটাও থাকবে ওকে তারপরে কি যাকে white hat SEO white hat এটা থাকুক আপাতত তারপরে এটা দেখি তারা কি কি ইউজ করছে SEO backlink high quality do follow backlink authority backlink okay এটা হবে না এখানে কি আছে ম্যানুয়ালি ব্যাকলিং ওকে আমরা ম্যানুয়ালি ব্যাকলিংটা ইউজ করতে পারি তারপরে আরেকটা ইউজ করতে পারি হচ্ছে প্রোফাইল ব্যাকলিং ওকে আপনি আপনার মন মতো যে কয়টা আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো কয়েকটা নিয়ে আপনি কাজ করতে পারেন তো আমি এখান থেকে আপাতত আমি এটা নিলাম তো পাঁচটা তো হয়ে গেছে আর লাগবে না ঠিক আছে এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আইসা এখানে টিক দিয়ে দিবেন ডিসক্লেমার ঠিক আছে ডিসক্লেমারটা দিয়ে দিবেন এখানে বলা আছে যে এসিএস সার্ভিসটা গ্যারান্টিভাবে মানে গ্যারান্টি দেওয়া যাবে না এটা প্রথম পৃষ্ঠায় যাবে মানে গ্যারান্টি দেওয়া যাবে না ঠিক আছে আমরা আমাদের ডেসক্রিপশনে কোনো জায়গায় গ্যারান্টি লাগবো না আপনি যদি এটা পরে নেন বেটার হবে এখানে এখানে কি বলছে আমি ঘোষণা করছি যে গিগটি ফাইবারের পরিষেবা শর্তাবলী মেনে চলেছে আমি বুঝি যে আমি ক্রেতাদের জন্য ফলাফল বা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের গ্যারান্টি দিতে পারি না ঠিক আছে বাস্তবায়ন কি তবে শুধুমাত্র এই গিগ দেওয়া এসিও অনুশীলনী বাস্তবায়ন আমি বুঝি যে যে কোনো ফলাফলের গ্যারান্টি বা তৃতীয় পক্ষের ব্যবহারের শর্তাবলী বা প্রযোজ্য আইনের লঙ্ঘন এই পরিষেবাটি শর্তগুলির বিরুদ্ধে এবং এর ফলে আপনার অ্যাকাউন্টটি ব্লক করা হতে পারে তার মানে আমরা আমাদের টোটাল ডেসক্রিপশনের ভিতরে আমরা কোনো সময় গ্যারান্টি লিখবো না যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমার ওয়েবসাইটটি র্যাঙ্কিং করবে ঠিক আছে যদি আমরা যদি গ্যারান্টিটা বলি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা যদি কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু ব্লক হওয়ার একটা সম্ভাবনা আছে এখানে ফাইবার থার্ড পার্টি ভাইলেশন হতে পারে সেটা পরিষ্কার করে বলে দিছে তো আমাদের গিকটা অবশ্যই কি কেয়ারফুলি তৈরি করতে হবে তো এখান থেকে আমরা এইটুক যদি আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা নেক্সটে চলে যাব আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব ওকে আমরা সেভেন কন্টিনিউ চলে আসি এখানে প্যাকেজ লিখতে বলতেছে আমরা তাদের প্যাকেজগুলো দেখলে আমরা আইডিয়া পেয়ে যাব ওকে আমি একটু উপরের দিকে তুলে দেই এখানে বলতেছে অনেক কিছু বলতেছে এগুলো আমাদের দেখার দরকার নাই হাইডিয়ে ডু ফলো এসি অ্যাক্টিং ওকে এখান থেকে আমরা এগুলো কপি করতে পারি ঠিক আছে ওরা এইভাবে দিয়েছে আমরা এই প্যাকেজটা কপি করতে পারি কিন্তু খুব একটা ভালো লাগে নাই Google ranking okay high quality টি do follow backlink with with white hat link building দিলে বেটার হইতো ওকে এটা কপি করি আমি একটা প্যাকেজ তৈরি করি আপাতত ঠিক আছে আপনাদের কি টাইটেলগুলো লাগবে হ্যালো টাইটেলগুলো কি লাগবে ওকে হ্যাঁ, ঠিক আছে এখান থেকে যে কোনো একটা পছন্দ হলে আপনারা দিয়ে নিন জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম ঠিক আছে জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি টাইটেলগুলো তো এগুলো আমি কেটে দিলাম আমি এখান থেকে একটা প্যাকেজটা নেই এই প্যাকেজটা আমি তৈরি করব নিজের মতো করে তো এখানে এক হাজারটি দেওয়া আছে আমি বেশি দিব না অনলি ষাটটা দিব মানে sixteen high sixteen plus high quality do follow do follow ওরা দিয়েছে ঠিক আছে আমি সেমভাবে ওদেরগুলোই একটু চেঞ্জ করে লিখবো এসি ব্যাকলিং উইথ এখানে এটা আসতে আসছে আমি with white hat white hat with white hat backlink link building link building white hat link building okay link building building okay white hat link building তারপর একটা কুমা দিয়ে দেই কুমা দিয়ে দেই এটা পিয়ার থাকবে কত ওকে এটা লাগবে না আমার আমি ষাটটি উচ্চমানের ডু ফলো এসি ব্যাকলিং সাদা হ্যাড লিঙ্ক বিল্ডিং সহ গুগল র্যাঙ্কিংয়ের জন্য সেরা কাজ ওকে এটাও হবে না করব এতটি ডু ফলো আরও কিছু দেখি আর একটা আইডিয়া পাওয়ার জন্য এতটি link will manually stop the band to follow acting top এটি ওকে ওকে ওকে ওকে ওকে এটি থাক এখানে কুমানা দিয়ে best best for Google ranking এতটি high quality do follow SEO backlink সহ সাদা হ্যাট লিঙ্ক বিল্ডিংয়ে গুগল র্যাঙ্কিংয়ের জন্য সেরা এটা এরকম না দিয়ে এখানে আমি করব কি এতটি high quality do follow backlink with white hat link building তারপরে দিতে পারি অ্যান্ড ইউজ করতে পারি অথবা একটা কোমা ইউজ করে আর একটা শব্দ লিখতে পারি অল ম্যানুয়ালি অর্ক ইউজ করতে পারি দেখি তারা কী কী দিছে তাদেরগুলো তো পড়ে না for Google ranking okay for Google ranking okay for Google ranking okay for best for Google ranking okay ঠিক আছে চলবে এটা তো এটা দিয়ে দিলাম প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এটা কপি সম্পূর্ণটা কপি পেস্ট দুই জায়গায় দিবেন তিন জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে এবার আমি টাইটেলটা নিয়ে আসি টাইটেলটা হবে হচ্ছে এখানে এটা দেওয়া আছে আমি এটাই কপি করব ঠিক আছে আমাদের মতো করে লিখব এতগুলো দেওয়া আছে আমি প্রথমে লিখব হচ্ছে ষাটটা প্লাস মানে seven sixteen sixteen plus contextual backlink আছে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে কি আমরা কিসের সার্ভিস দিতেছি ডু ফলো ওকে আমার টাইটেল কি আছে do follow okay do follow okay আমি এখান থেকে ডু ফলোতে দিই high SI high quality okay high quality do follow SEO এখানে আমি ফুল ট্যাক্সটা এখান থেকে দিয়ে দিলাম ব্যাকলিং এতটি high quality do follow SEO backlink okay এটা আমি ওকে হাই কোয়ালিটি না দিয়ে এখানে high I S I G S I DA PA আমি উচ্চ উচ্চমানের ডিএপিএ ডু ফলো ব্যাকলিং এতটি উচ্চ ডু ফলো ব্যাকলিং করবো ওকে ওখানে দিয়ে দিলাম দুইটা জায়গায় কপি করলাম তার মানে এটা ফুল লেখা যাচ্ছে না ওকে তাহলে আমি ডিএটা কেটে দেই এটা ফুল লেখা যাবে না ওকে ডিএটা কেটে দিলাম এতটি ডু ফলো ব্যাকলিং ওকে এটা কপি করি আমি এটা দেওয়া যাবে সম্পূর্ণ আমি দুইটা জায়গায় কপি করে দিয়ে দিলাম ঠিক আছে ডু ফলো এরকম ভুল লেখতেছে ঠিক আছে এটা আলাদা শব্দ হবে এরকমই থাক সবাই যেহেতু লেখছে আমরা আলাদাভাবে লেখার কোনো দরকার নাই তো এটা দেওয়ার পর এবার আমি কিছু চেঞ্জ করবো এখানে দিব কত ষাট ডলার দেওয়া আছে আর এখানে ষাট ডলার দেওয়া আছে আমি এটাতে দিব হচ্ছে দেড়শো দেড়শো আর এখানে দিব হচ্ছে তিনশো তিনশো আর যদি আপনি সবচেয়ে বড় প্যাকেজ বানাইতে চান তাহলে টাইটেল ইউজ করবেন টাইটেল ইউজ করবেন ওইগুলা যেমন পাঁচশো ব্যাকলিং তৈরি করবো তাহলে কি বায়ারগুলো আকৃষ্ট আকৃষ্ট হবে আপনার প্রতি ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি দেখেন আপাতত ছোট প্যাকেজ তৈরি করলাম তো এখানে আমি ষাটটাই দিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে দেড়শো এখানে দিয়ে দিব হচ্ছে তিনশো আমাদের প্যাকেজ কমপ্লিট তিনটা প্যাকেজে হয়ে গেল এবার আমি ডেলিভারি টাইম দেবো এটা দিব হচ্ছে তিন দিন ফার্স্ট টাইম আপনারা নতুন তো আপনারা তিন দিন ইউজ করবেন এটা করবেন হচ্ছে সাত দিন আর এটা চাইলে এক মাসে নিতে পারেন চোদ্দো দিনে নিতে পারেন যদি আপনার কারণ এক এক একদিন একদিনে যদি লিঙ্ক বিল্ডিং করেন বিশটা যদি করেন প্রতিদিন এক ঘন্টা করে সময় দিয়ে তাহলে কিন্তু আপনার মোটামুটি তিন তিরিশটা তিরিশটা লিঙ্ক বিল্ডিং হয়ে যাবে কত দিনে প্রতিদিন যদি বিশটা করে করেন দেখি calculator calculator okay calculator okay এখানে যদি আমি তিনশো তিনশো এই মার্চে তিনশো বাঘ হচ্ছে চোদ্দ দিন কত ডিগ্রি পরে টোটাল একুশটা করে পড়ে বেবি একুশটা করে লিঙ্ক বিল্ডিং পড়ে একুশটা করে এটা তো কোনো ব্যাপারই না তো বুলবাল লেখা হলো নাকি আবার <laughs> তো কমা আসবে কেন calculator okay online calculator online calculator তিনশো বাঘ বাঘ হচ্ছে চোদ্দ দিন ঠিক আছে একুশটা একুশটা ব্যাকলিং পরে ডেলি তৈরি করতে আপনি এক ঘন্টাও লাগবে না একুশটা লিঙ্ক বিল্ডিং করতে তো এটা কোনো ব্যাপারই না তো প্রতিদিন কাজ করেন এক ঘন্টা করে হয়ে যাবে তো অফ পেস স্ট্র্যাটাজি দিবেন কি না এটাতে দিব এটাতে দিব এটাতে দিব না ব্যাকলিং অ্যালাডাইটিক্স এটাতে দিব এটাতে দিব না okay from posting from marketing দিব না থাক এরকমই কম্পিটিটর ব্যাকিং অ্যানালাইটিক্স এটাতে দিব এটাতে দিব এটাতেও দিব ওকে তো এই কটা থাকা তো আমি এগুলো না দিলেও চলে কোনো কিছু যায় আসে না এগুলো কোনো ম্যাটার করে না আপনি এবার এখান থেকে প্রাইসটা সিলেক্ট করে দেবেন আমি প্রথমটা দিলাম হলো ষাটটা তৈরি করার জন্য দশ ডলার আর বিশটা এটা হচ্ছে কত দেড়শো দেড়শো তৈরি করার জন্য ধরেন কত নেবেন পঞ্চাশ ডলার নেন না ষাট ডলার নেন ষাট ডলার দিই তাহলে কত ষাট ষাট একশো বিশ তাহলে আপনার বিশ বিশ আসে তিরিশ আসে ষাট দিলে কীরকম আসতেছে না অবাস্তব আমি এখান থেকে তিরিশ ডলার দিয়ে দিই তিরিশ সাতশো বারো তিনশো আঠারো ওকে দেড়শোতে তিরিশ একশো আশি দিয়ে দিই একশো আশি তিরিশ দিয়ে দিলাম আর এটা দিবেন হচ্ছে ছয় ছজনে বারো তিনশো আঠারো চারশো চব্বিশ চারবার না এটাতে আপনি দিতে পারেন আশি ডলার দিয়ে দেন বা ষাট ডলার সত্তর ডলার যাই দেন আপনার ইচ্ছা ষাট ডলার ইউজ করেন না সত্তর ডলার ইউজ করেন আপনি মিলে দিন ঠিক আছে আমি এরকম দিলাম দশ তিরিশ সত্তর তো তার মানে পাঁচবার পঞ্চাশ যায় আমি এখানে ষাট দিতে পারি ষাট দিয়ে দিই ওকে ষাট তো আপনি তিনশো মানে ছয় হাজার টাকা তিনশো ব্যাকলিং করে দেবেন এগুলো থাকবে এক্সট্রা এগুলো দেওয়ার দরকার নাই এগুলো সব তুলে দিলাম এবার আমি সেভান কন্টিনিউ করে চলে যাব প্যাকেজ নিয়ে কারো কোনো সমস্যা নাই যেরকম প্যাকেজ দিয়েছি আপনারা হুবহু এরকমই দিতে পারেন কিছু যায় আসে না ঠিক আছে আমি এবার কিছু ব্যাকলিং লিখি আর একটা ডিসক্রিপশন লিখি এখানে তো ডেসক্রিপশন লিখবো মেলা টাইম লাগে ওকে আপনারা এখান থেকে অফারিং লিখতে পারেন অফারিংটা পরে লিখে আগে আমরা একটা ডেসক্রিপশন লিখি যেমন লিখতে পারি আপনি কেমন কাকে খুঁজছেন যিনি আপনার ওয়েবসাইট গুগলের প্রথম পৃষ্ঠায় নিতে সহায়তা করবে যদি আপনি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন এরকম কিছু একটা লিখি ধরেন আমি লিখি are you are you are you looking looking looking for for someone someone who can who can uh, who who can দেব না who will do okay will they who will help help you you get get to uh, the first base first base page of google google on on your on your website website আপনি যদি এমন কাকে খুঁজছেন যিনি আপনার ওয়েবসাইটটি গুগলে প্রথম পৃষ্ঠায় নিয়ে যেতে সহায়তা করবে ওকে তো যদি ইফ ইউ এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই if you yes if you yes then then you are in the right place then then then you are in the right place place okay একটা প্যারা হয়ে গেল তো আমি এবারে স্কিপ করে নিচে চলে আসি আরেকটা লাইন লিখে দিই এখানে আই ওয়েল এবার লেখা যায় আমি প্রোফাইল ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে প্রথম পৃষ্ঠায় নিয়ে নিয়ে আসবো okay I will I will help আপনি আমার থেকে আরও ভালো করে ডেসক্রিপশন লিখতে পারবেন আশা করি your website website to go to the the first first page first page thousand route profile backlink আমি এখানে দুইটা ইউজ করতেছি profile sorry profile backlinks profile backlinks and profile backlink and link building link build link building okay i have more than more than uh, more than three আপনারা ওয়ান ইয়ার ইউজ করতে পারেন থ্রি কি দেওয়া যায় থ্রি Mm, years okay years three years of experience exper x sorry ex experience no p e r i and seeing experience experience in the in SEO work my work কি লেখা যায় my work is my work will হবে উইল বি অবশ্যই হবে done manually work manually no আলে ওকে তারপর কি লেখা যায় আমার কাজ কি লেখা যায় আমার কাজ মেমোরি হবে ভালো কথা আমার কাজগুলো গুগল বাংলা পিঙ্গুইংয়ে সেভ থাকবে ওকে তো লিখি একশো percent sorry hundred percent hundred percent Google ফান্ডা এটা একটা গুগলের rules penguin penguin penguin will be safe safe এবার আমি যতক্ষণ লেখলাম আপাতত আমার চলে যাবে ঠিক আছে দেখি কি লেখলাম আরে কপি হয় না কেন আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার ওয়েবসাইট প্রথম পৃষ্ঠায় গুগলে যেতে সহায়তা করবে এটা বল দেখাচ্ছে কেন are you looking for who can help the get first page on Google আপনি কেমন হচ্ছেন যিনি আপনার আপনার ওয়েবসাইট সাইটে গুগলের প্রথম পৃষ্ঠায় তার মানে কোন একটা জায়গায় ও সিরিয়াস তাই তো আমি বলি না কেন এখানে মিসিং আসতেছে কেন এবার ঠিক আছে দেখো আপনি কি এমন কাউকে খুঁজছেন যে আপনার ওয়েবসাইট গুগলের প্রথম পৃষ্ঠায় যেতে সহায়তা করবে যদি হ্যাঁ হয় আপনি সঠিক জায়গায় আসেন আমি প্রোফাইল ব্যাকলিং এবং লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে ওয়েবসাইটকে প্রথম পৃষ্ঠায় যেতে সহায়তা করব আমার কাজ আমার এসিও কাজে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আমার কাজ ম্যানুয়ালি করা মানে আমার কাজ ম্যানুয়ালি করা হবে এখানে আমার কাজ my work will be manually আমার কাজ ম্যানুয়ালি হবে একশো পার্সেন্ট গুগল পান্ডা পেগুইন নিরাপদ হবে ওকে চলবে এবার ঠিক আছে তার মানে আমাদের দুইটা জায়গায় বলেছিল একটা ডান লিখছিলাম বেশি করে সেই জন্য মিসিং হয়েছিল ওকে চলবে মাঝখানে ফাঁকাটা অনেক হয়ে গেছে আমি এখানে আরেকটু স্পেস দিব এখানে একটা সার্ভিস লিখব পরেতে তো আমাদের এইটুকে মোটামুটি কারো সমস্যা হওয়ার কথা না আপনি আরও একটু রিসার্চ করে আমার মতো করে একটু আইডিয়া করে লিখবেন যেখানে কী লেখা যায় আরও ভালো করে অনেকগুলো গিক দেখলে আশা করি আপনার আইডিয়া এসে যাবে মোটামুটি আমি আইডিয়াটা দিয়ে দিব তারপরেও তো এখানে আমি সার্ভিসগুলো লিখতে পারি তো সার্ভিসগুলো এখানে লিখি যে তারা কি কি ইউজ করতেছে তাদের সাথে তো পড়বেন আমাদের সমস্যাই তো এটা তারা একভাবে লেখে আমরা একবার একভাবে লিখি এখানে দেখেন আরেকজন প্রাইসিং লিখে দিচ্ছে ডাইরেক্ট এগুলো ঠিক আছে মোটামুটি কিছু যায় আমাদের সাথে ওকে আমরা আমাদের মতো করে লিখি তো এখানে লেখা যায় what this this offering offer include include এই অফারে যা অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে বানামটা দেখেন ঠিক আছে এবার এটা আমি বোল্ড করে দেই এবার তাদের গিকগুলো আমাদের কি একটু রিসার্চ করতে হবে এগুলো বোল্ড করে দেই লাইট করে দিলাম এবার আমি এখান থেকে ব্লুটিংটা নিতে পারি সরি এখানে না নিচে এখান থেকে আমি নিচে ব্লুটিংটা নিলাম এবার আমি আমার কি কি সার্ভিস দেবো এখানে সবগুলো লিখবো দেখি তারা কি দিতেছে একশো পার্সেন্ট লিঙ্ক বিল্ডিং হ্যান্তান ইত্যাদি ওকে পারমানেন্ট লিঙ্ক বিল্ডিং হবে এগুলো আমাদের কাজে লাগবে ঠিক আছে এগুলো কাজে লাগবে anchor white hat link building হবে অনেকগুলো দেখে আমরা একটা আইডিয়া করে আমাদের মতো করে লিখবো দেখি দেখি আরও কি বের করা যায় ওকে এই একটা আছে গিক একটা কাজ রানিং আছে তিরিশটা ব্যাকলিং করবে পনেরো ডলার তিনশো ব্যাকলিং এটা কীভাবে সম্ভব কম দিয়ে খালে সার্ভিসগুলো নষ্ট করতেছে ঠিক আছে নাই কাম তো কি করবো আর ওকে আমরা প্রথমে লিখতে থাকি এখানে লিখবো হচ্ছে প্রথমে দিব আমরা অনেক দিন আগে আমি এই গিকগুলো তৈরি করতাম মাঝখানে অনেক দিন ধরে তৈরি করা হয় নাই মোটামুটি খারাপই হবে ধরতে গেলে হাই অথরিটি অথরিটি না অথরিটি হাই অথরিটি বানাম ভুল হয়ে গেছে প্রথমেই okay authority do follow do follow do follow backlink backlinks creation আমরা কি করব প্রথমে ডু ফলো ব্যাকলিং তৈরি করবো আপনি এখানে নো ফলো দিতে সরি নো ফলো তো হবে না প্রোফাইল ব্যাকলিং দিবেন ঠিক আছে do follow backlink okay backlinks backlinks okay চলবে দ্বিতীয় নাম্বারে আমরা দিতে পারি একশো পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট কী হবে white hat backlink service same থাকবে বুঝি নাই ও কথা আসতেছে না সমস্যা নাই ভিডিওর ভিতরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ভিডিওর ভিতরে খুব জোরে জোরে কথাই যাবে সমস্যা নাই লাউড স্পিকার বাড়াই দিমনি লিঙ্ক বিল্ডিং বিল্ডিং তারপরে দেওয়া যায় দেওয়া যায় হচ্ছে ডাবলিটা বড় করে দিই দেখতে ভালো লাগবে ওকে তারপরে দিতে পারি আমরা কী দেওয়া যায় অবশ্যই কিন্তু এগুলো কপি করলে নিতে গেলে কিন্তু আমাদের ই লাগবে অনলাইন নোটপ্যাডের কোনো কিন্তু বিকল্প নাই ঠিক আছে নয় কিন্তু আমরা কেস খেয়ে যাব মাস্ট বি যদি আমরা এই অনলাইন নোটপ্যাড না নিই আমি বারে বারে এটার বলি কারণ হচ্ছে এইটুক ভুলের জন্য আমাদের সবগুলো শেষ হয়ে যায় ঠিক আছে একটা অনলাইন নোটপ্যাড নেবেন যেটার মাধ্যমে লিঙ্কগুলো রিমুভ হয়ে যাবে এটা হবে না এটা খুব একটা ভালো না আমার লাগবে online notepad okay online notepad দেখি কোনটা বেটার এটা নিয়ে দেখতে পারি এটা চলবে না অনলাইন নোটপ্যাড গুগলে আমরা একটা ইউজ করি সেটা পাইতেছি না হ্যাঁ এটা এটা না নোটপ্যাড নেট এগুলো কোনোটাই কাজের না এই যে পাইছি এটা হচ্ছে আমাদের কাজের তো আমি এখান থেকে নেই কি নেওয়া যায় একশো পার্সেন্ট ডু ফলো ব্যাকলিং হবে okay high authority backlink okay এটা নিয়েছি permanent permanent SEO backlink okay এটা নেওয়া যায় ঠিক আছে একটা কপি করলাম কপি করে এখান থেকে এখানে নিয়ে দিলাম এবার এটা আমি বড় করে দিই এখানে সবগুলো বোল্ড করার কোনো দরকারই নেই বোল্ডটা সারাই দিই পারমানেন্ট ব্যাকলিং হবে ওকে চললো আরেকটা লেখি তৃতীয় নাম্বারে কি নেওয়া যায় হোয়াইট হ্যাট লিখছি ম্যানুয়ালি ব্যাকলিং নিব একটু পরে চলবে permanent backlink in case organic traffic এটা লাগবে না হোয়াইট হ্যাট আমাদের আজকে অনেক অনেক সময় যাবে একশো পার্সেন্ট সেফ এটা পরে যাবে link generate spam link safe চলবে না পারমানেন্ট একশো percent customer certification guarantee okay এগুলা হোয়াই চুজ মিস জায়গায় আসবে ম্যানুয়ালি ম্যানুয়ালি ওকে এটাও যাবে না high quality permanent disk permanent okay SEO friendly Google friendly quality backlink okay এটা নেওয়া যাইতে পারে ওদের তাহলে নিলে এত নিলে আবার কেস খেয়ে যাবো ঠিক আছে আমরা কিছু নিব আর বাকিগুলা ব্যাকলি তবু অনেকগুলো লেখতেছি তারপরে দিতে পারি হচ্ছে হোয়াইট হেড দিছি না হোয়াইট হেড লিঙ্ক বিল্ডিং দিছি পারমানেন্ট লিঙ্ক দিছি গুগল ফ্রেন্ডলি ব্যাক লিঙ্ক দিছি ওকে আর কি দেওয়া যায় premium index using premium index এটা আমি জানি না নিব কেমনে দিয়ে অর্গানিক আরও দেখি আমরা বাঙালিদের খুঁজে বের করতে হবে ঠিক আছে নিনজা নিনজা মাইট দিতেছে কে যেন এগুলো হবে না এই একজন নিনজা মাইট দিতেছে মনে হইতেছে খিদে কি করে আল্লাহ জানে ঠিক আছে low spam score permanent backlink boost website ranking okay সার্ভিসের ভিতরে আর কি দেওয়া যায় ম্যানুয়ালি ব্যাকলিং দিয়ে দিতে পারি ম্যানুয়াল ব্যাকলিং খাটে তারপরে আরো দেখি আমরা আমরা একশোটা গিক তৈরি থেকে একটা তৈরি করতে হবে কিছু করার নাই সব কটা গিক থেকে দুই একটা করে চুরি করতে হবে কিচ্ছু লাগে নাই দেখছেন ফাঁকা মাঠ তারপরে কি আপনি কাজ পায় বুঝি না কিছু powerful backlink okay safe white hat method effect low cost link okay friendly with the search engine effect cost permanent live backlink safe same কথাই এটাও যাবে না একটু ভালো করে খেয়াল করেন কিছু কিছু ব্যানার এখানে খেয়াল করতে হবে আপনাদেরকে okay full detail report manually creation profile backlink এগুলো আমরা ইউজ করতে পারি কিছু ওকে এখানে আমি আমাদের মতো করে কয়েকটা জিনিস যেগুলো পারি সেগুলো ইউজ করি যেমন আমরা পারি হচ্ছে ওয়েব টু পয়েন্ট জিরো সাইটগুলোতে করতে পারবো ওয়েব টু জিরো ব্যাকলিং করব ব্যাকলিংস ক্রিয়েশন ক্রিয়েশন তিন নম্বর তারপরে দিতে পারি হচ্ছে social book marking social book marking marking social bookmarking তারপরে ডাইরেক্টরি সাবমিশন এগুলো তো নাম শুনছেন ঠিক আছে <laughs> এগুলাও শিখাবো সমস্যা নাই directory submission directory direct directory submission directory submission submission submission M I double S I O M submission আমার নাম ভুল হয়েছে ওকে সাবমিশন তারপরে দিতে পারি হচ্ছে ব্লক কমেন্টিং অথবা high quality H I H G quality live blog blog commenting commenting এই কাজটা একদম সহজ বুঝছেন বিভিন্ন সাইট আছে ব্লগ কমেন্টিংয়ের সাইট ওগুলোতে যায় যায় আপনাকে জাস্ট কমেন্ট করতে হবে মাইসে পোস্ট করছে মানে অন্যজনে পোস্ট করছে ওই জায়গাগুলোতে যায় যায় আপনি ওর মাছ নিজ দেখালে কমেন্ট করে দিবেন ঝামেলা শেষ ওকে তারপরে হচ্ছে দেওয়া যায় কি পিবিএন দিয়ে দিই পিবিএন পিবিএন ব্যাকলিং এগুলো প্রচুর কাজ আসে পিবিএন ব্যাকলিংস তারপরে হচ্ছে কি দেওয়া যায় profile backlink profile back links সংখ্যা বাড়াই গেতেছি ঠিক আছে কিছু করার নাই আমাদের এখন অবস্থা খারাপ পয়েন্টগুলো পাইতে গেলে সমস্যা এখানে কিছু মূল পয়েন্ট দিলাম আর কিছু আমরা সার্ভিসগুলোর অফার করে দিলাম তারপরে দিতে পারি হচ্ছে ধরেন আর্টিকেল রাইটিং দিতে পারি আর্টিকেল आर्टिकल आर्टिकल आर्टिकल ठीक तो से लगा बोल रहे क्या ना कल सी ओ सॉरी एली हो article article submission submission okay मोटामोटी शेष এবার দ্বিতীয় অপশনে আসি আমি মোটামুটি এখানে যা কিছু লিখলাম চলবে এবার আসি হচ্ছে হোয়াই চুজ বি তুমি কেন চুজ করবে হোয়াই চুজ মি এটা বড় করে দিলাম মার্কিং করে দিই বুলেটিং করে দেয় যেহেতু সবগুলো বুলেটিং আপনি চাইলে এগুলো মডেলিং নিতে পারেন ওদের কাছ থেকে মডেলিং নিতে পারেন এই যে একজনে দেখেন কিং ইউজ করছে কিং আবার অনেকজনে আছে এগুলাও আপনি কপি করতে পারেন কোনো কিছু যায় আসে না ঠিক আছে অনেকজনে আছে ভালো ভালো ইফেক্টগুলো ইউজ করতেছে এগুলো হচ্ছে ম্যাজিক ঠিক আছে অনেকগুলা গিকে পাবেন আপনি ম্যাজিক পাবেন এগুলো ইউজ করবেন করলে গিকগুলো আরও সুন্দর লাগবে আমি আমার অনেকগুলো গিকে এইগুলো ইউজ করি হ্যাঁ গিক থেকে নিয়ে এই যে এখানে যায় আর লিঙ্কটা ছাড়াই দেবেন ওইগুলো নিলে কোনো কিছু যায় আসে না ওগুলো নিলে নেওয়া যায় কোনো সমস্যা হয় না কোয়ালিটি কোয়ালিটি আরে ভাই মার্কার হয় কেন আবার মার্কার চাই নাই কোয়ালিটি বোল্টও চাই নাই okay quality work hundred percent quality work দুই নাম্বার দিয়ে দিতে পারি হচ্ছে আমি নিচে একটা ইউজ করি দুইটা জায়গায় এক ইউজ করি এটা আমার সব জায়গায় খাটে আর কি এটা আমি দিতে পারি এখানে এটা যদিও ঠিক হবে না এখানে হোয়াইটের একশো পার্সেন্ট হোয়াইট আছে আমি একশো পার্সেন্টটা কেটে দিলাম শুধু হোয়াইট লিং বিল্ডিং তারপরে দিতে পারি হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল দেওয়া দরকার নাই আনলিমিটেড দিয়ে দিই আনলিমিটেড বানাবুল আনলিমিটেড রিভিশন যদি একবারের উপর রিভিশন দিব না ঠিক আছে বলা দরকার বইলে দিতেছি লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিস কোনো রিভিশন হয় না রিভিশন তারপরে হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট সার্টিফিকেশন গ্যারান্টি দিতে পারি স্যাটিসফ্যাকেশন স্যাটিসফাই না স্যাটিস স্যাটিস satisfaction action okay satisfaction guarantee guaranteed okay তারপরে দিতে পারে হচ্ছে মানি ব্যাক গ্যারেন্টি যদি মানি লেখা পসিবল না আমি এখানে মানি ব্যাগটা অন্যভাবে দিয়ে দেবো মানি ব্যাগকে গ্যারান্টি ওকে গ্যারান্টিটা কপি করি ওকে এটা আমি এখান থেকে একটু ই করে দিই আর কি দিয়ে আপনি নিচে ওই যে ওরকম অর্ডার করার আগে হ্যান ত্যান এগুলো লিখবেন অনেকগুলো দেখে আমি এখানে থ্যাংকস দিয়ে কেটে বললাম আপনারা ওইটুকু আপনাদের মতো করে দিবেন থ্যাংক ইউ দিয়ে দিলাম আমি শেষ করে বেশি কিছু লিখলাম না আর এখানে অফারিং করতেছি হচ্ছে কিনি আমি অফারিং এখানে দিতে পারি হচ্ছে মাই সার্ভিস অথবা অফারিং আই অফারিং অথবা মাই অফার অথবা মাই সার্ভিস মাই সার্ভিস যদি my service my service services হচ্ছে কি টাইটেলগুলো আমি দিছিলাম আপনাদেরকে টাইটেল টাইটেল টাইটেল জুমের চ্যাট বক্স থেকে না আমাদের যে টাইটেল আমি তো এখানে দেখতেই পাচ্ছি না title title okay high quality link building okay high quality link building quality link building with white hat আমি কি এটা ইউজ করছিলাম high quality link building with the white hat SEO okay আমি টাইটেলটা এটাই দিয়ে দিলাম দুটা বড় করে দিলাম সবগুলো প্রথম অক্ষরটা বড় করে দিবেন with white hat link build okay my সার্ভিসটা এবার আমি এখান থেকে সবচেয়ে বড় করে দিলাম আর এগুলো সবগুলো পয়েন্টিং করে দিই high quality high quality SEO do follow backlink with white hat link building অথবা এখানে দিতে পারেন শুধু একটা ইউজ করতে পারেন উইথদের জায়গায় অ্যান্ড ইউজ করতে পারেন ঠিক আছে অ্যান্ড দিতে পারেন আপনার ইচ্ছা আপনি চাইলে ফুল টাইটেলটা ইউজ করতে পারেন তাহলে আমরা র্যাঙ্কিংয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে আর আমি কিন্তু আমার গিকের ভিতরে কোনো জায়গায় কিন্তু আমি লেখি নাই যে আমার সার্ভিসটা কিন্তু গ্যারান্টি কোনো জায়গায় কিন্তু লেখি নাই একটু ভালো করে দেখেন কোনো জায়গায় লিখছি হান্ড্রেড পার্সেন্ট গুগল র্যাঙ্কিংয়ে যাবে কোনো জায়গায় লেখি নাই তো আমি এটা সেভ করে লিখছি এখানে আমি আরও অনেক কিছু লিখতে পারলাম আপনি রিসার্চ করবেন আরও রিসার্চ করে আর একটু ভালো করে লিখবেন আমার থেকে আপনারা ভালো করে লিখতে পারবেন তো যাই হোক এখানে বারোশো ওয়াট লেখা যাবে আমি আটশো তেষট্টিটা ওয়াট লিখছি এবার আমি সেভেন কন্টিনিউ করে চলে যাব তার আগে সবগুলো আপনাকে একটু বুঝিয়ে দিব যাতে চুরি করতে যেন সুবিধা হয় এমনি আমার স্টুডেন্ট ব্যাগ চোর তো আমার এটা দেখবো যে কপি করে মাইরা দিছে প্রথমটা ঠিক রাখবেন আর সবগুলো উল্টাপাল্টা নিচেরটা উপরে উপরেটা নিচে এক উল্টাপাল্টা করে দিবেন ঠিক আছে প্রথম লাইন এটার প্রথম লাইনটা ঠিক রাখতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু পরের লাইনগুলো আপনার মতো করে লিখবেন ঠিক আছে একটু আলাদা করে লেখার ট্রাই করবেন এখানে প্রোফাইল ব্যাকলিং দিছে আপনি ডু ফলো ব্যাকলিং ইউজ করতে পারেন থ্রি ইয়ার দিছি এখানে ওয়ান ইয়ার ইউজ করতে পারেন সিক্স মান্থ ইউজ করতে পারেন এখানে পান্ডা পেঙ্গুইনের জায়গায় অন্য কিছু লিখতে পারেন আর কয়টা গেক রিসার্চ করলে পেয়ে যাবেন আশা করি তো মাইন্ড করছেন আপনারা হাসিপুর ওই যে বললাম না সবগুলো চোর হয়ে গেতেছে দিন দিন কারণ দেখতেছি সবাই হুব বইটাই মেরে দিতেছে ঠিক আছে তো যাই হোক এটা আমি দিয়ে দিলাম চেঞ্জ করে করে লিখবেন control C copy control B paste okay দিয়ে দিছি একটু চেক করে নিন তো এবার আমি সেভেন কন্টিনিউ করে চলে যাব দেখেন নিয়েও নিছে কি পরিমাণ যে ব্যাকলিং লেখছি আল্লাহ জানে তারপরে নিয়েছে ওকে যাই হোক তো এবার এখান থেকে আমি অ্যাটাচমেন্ট ফাইলে করে দিব অ্যাটাচমেন্ট থেকে আমি এখানে তিনটা জিনিস নেব চারটা জিনিস নেব ডেসক্রিপশন ড্রেস ডিসক্রিপশন ডিসক্রিপশন দুই ফটো ফটো তিন নেবেন হচ্ছে website website website link and product link product link চার নেবেন হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড ওকে আর কিছু লাগবে না অ্যাড করে ফেলবেন অ্যাড করে সেভেন কন্টিনিউ করে চলে যাবেন ওকে এবার আমরা আসলাম গ্যালারিতে আমি সবগুলো অপশন কেটে দিয়ে এখানে একটা একটা গিক আমার পছন্দ হয়েছে এই গিকটা আমার খুবই পছন্দ হয়েছে মোটামুটি ডিজাইনের ভিতরে বেসিক ডিজাইন ভালোই লাগছে খারাপ লাগে নাই আর আমার গিকগুলো তো ছাগলের তিন নাম্বার বাচ্চা ঠিক আছে খুব একটা ডিজাইন হয় না এসিওর গিকগুলো খুবই ডেঞ্জারাস ডিজাইন করা যায় না আমার একটা গিক চালু করি যাতে আপনারা বুঝতে পারেন এগুলো সব কেটে দিলাম আমি দেখেন আমারগুলো কি আমি এটা প্রোফাইল ব্যাকলিকের জন্য তৈরি করছি এটা আপনি ইউজ করতে পারেন এই সার্ভিসগুলো আমরা নিতে পারি এখান থেকে দুশোটা প্রোফাইল ব্যাকলিং তৈরি করা কি দেখাবো এরকম করে একটা ওকে তো আমি ই করে দিই এখান থেকে আমি চলে যাব ক্যানভাতে সবারই তো ক্যানভা লাইসেন্স করা আছে তাই না লাইসেন্স করা আছে না শ্রাবণ কই শ্রাবণ আসো শ্রাবণ কি ঘুমাই পড়ছ আমার কথা কি কেউ শুনে না অনেকজন আছে ক্লাসে একদম স্লো হয়ে গেছে তো আমি ক্যানভাতে চলে যাই নেট স্লো হয়ে গেছে এতক্ষণে তো এখান থেকে আপনারা ক্যানভার ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে এখান থেকে ক্রিয়েট ডিজাইন লেখা আছে আমাদের কি রেকর্ড চলতেছে না হ্যাঁ মনে জানো কেমন জানি মনে হইতেছে রেকর্ড চলতেছে না হ্যাঁ ওকে রেকর্ড চলতেছে কিনা সেটা বলো আগে ওকে আমি আমার এটাই ব্যানার কপি করব ঠিক আছে এটাই হুব কিছু এক্সটার্নাল কিছু ইউজ করব আমরা ড্যাশবোর্ড থেকে চলে যাব ক্রিয়েট ডিজাইন ক্রিয়েটে এখানে ক্লিক করব লোকটা কি তোমার ফোন কি আছে ধরতেছি না বুঝতে না কমন সেন্স নাই ওকে এখান থেকে আমি কাস্টম সাইজ এখানে ক্লিক করব এখানে বারোশো আশি বাই সাতশো উনসত্তরে ক্লিক করব আপনারা এখানে সাইজ এইভাবে লিখে নেবেন এটা তো সবাই জানেন আমি এখান থেকে এটা দিয়ে দিলাম তো এখানে লিখবেন বারোশো আশি আর ওইখানে লিখবেন হচ্ছে সাতশো উনসত্তর উনসত্তর লিখে ক্রিয়েট করবেন আমি তো ক্রিয়েট করে ফেলছি আমার লাগবে না এখান থেকে আমি একটা আমার ফাইল নেই এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন একদম নিচের দিকে ব্যাকগ্রাউন্ড পাবেন অথবা এখানে ব্যাকগ্রাউন্ড লেখলেই হবে যেমন ব্যাকগ্রাউন্ড আমি আমার ব্যাকগ্রাউন্ডগুলো সেভ করা আছে ঠিক আছে লাইট ব্যাকগ্রাউন্ড আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন এখানে লিখলেই হবে সাজেস্ট আমি এখান থেকে গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ডটা নেব গ্রাফিক্স নিচের দিকে যাব দেখি এটাতে শেপগুলো আহে কিনা দেখেন এখানে তিনটা শেপ চলে আসছে এটা নিয়ে আপনি কাজ করতে পারেন যেমন এখানে তিনটা শেপ আছে এরকম ব্যাকগ্রাউন্ড পাবেন যেমন আমি এখানে তিনটা কালার করতে পারবো তো দেখেন সবুজ লাল লাল দেই এখানে একটা কালার চলে আসলো দেখছেন এরকম করে ব্যাকগ্রাউন্ডগুলো নিতে হয় আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন এরকম তো এটা এসিওর ব্যাকগ্রাউন্ডের সাথে যায় আর কি মাঝামাঝি চলে তো মাঝখানেরটা দেখি আরেকটু ওকে চলবে এটা আর একটু ড্রার করে দিই নিচেরটা না ঠিক আছে চলবে এটা হয়ে গেছে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা <laughs> আপনি ব্যাকগ্রাউন্ড লেখলে এখানে অনেক রকমের দেখেন ম্যাজিক আরেকটা লেখার অপশন আছে এগুলো বলা হয় ম্যাজিক ব্যাকগ্রাউন্ড এগুলো বলা হয় ম্যাজিক ব্যাকগ্রাউন্ড দেখছেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড এখানে কয়টা কালার আছে এগুলো ম্যাজিক লেখলে হয়ে যায় দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড লিখবেন magic M A G I C background লেখলেই হয়ে যাবে এখানে দেখেন অভাব নাই আপনি কত ব্যাকগ্রাউন্ড চান কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান এখানে সব ধরনের ব্যাকগ্রাউন্ড আছে দেখেন ব্যাকগ্রাউন্ড কারে কয় দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড এদিক সেদিক করতে পারবেন এদিক করতে পারবেন ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু লাইট পড়তেছে এসি ব্যাকগ্রাউন্ড এগুলো তো দেখেন ব্যাকগ্রাউন্ড আমাকে আর আলাদাভাবে চেঞ্জ করতে হলো না এখান থেকে তারপরে আপনি চাইলে এইভাবে চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো করে সেটা আপনার একান্তই আপনার আমি এটা লক করে দিলাম দিয়ে আমি চাচ্ছি যে আমার এটার মতো একটা ব্যাকগ্রাউন্ড ই লিখবো আমি এখানে লিখবো এরকম তো আমি চাচ্ছি যে এখানে একটা ওয়ার্ড লেখি মানে টেক্সট লিখবো এখানে টেক্সে চলে যাব এখান থেকে বোল্ড মানে অ্যাট দ্য হেডিং লেখা আছে হেডিংয়ে ক্লিক করব হেডিংয়ে লেখার পরে আমি সবগুলো এখান থেকে বড় করে দেবো আমি লিখবো এখানে আমাদের প্যাকেজ দেওয়া আছে কত তিনশো তো আমি এখানে লিখব তিনশো তিনশো দেখি একটু বিষয়টা তিনশো হাই অথরিটি তিনশো হাই অথরিটি ওকে অথরিটিটা কপি করে ফেলি লেখালেখি পছন্দ হয় না তিনশোটি high authority H I G H high authority T S O R I T Y authority okay দিয়ে দিলাম মোটামুটি তিনশোটি হাই অথরিটি এটা আমি ডুপ্লিকেট করে ফেলবো আমার লাগবে না এটা আমি হাই অথরিটিটা এখান থেকে রিমুভ করে দেব আমি শুধু তিনশোটা দিয়ে দিবো তো এটাই আমি এখানে সবচেয়ে বড় করে লিখবো বড় করে দিলাম এখানে কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না ফন্টটাও ভালো লাগতেছে না দেখি যে ফোনটা বেশি ভালো লাগবে সেটা নেব তিনশো ওকে এই ফোনটা অ্যাটন এই ফোনটা নিলাম এখান থেকে আমি চাইলে শেপ দিয়ে ইফেক্ট করে দিতে পারি এখান থেকে একটা ইফেক্ট দিতে পারি ধরেন এই ইফেক্টটা দিয়ে দিলাম এখানে আমি সাদা করে দিই দেখি কীরকম লাগে অথবা আমি লাল করে দিতে পারি আপনার ইচ্ছা সাদাই বেটার লাগতেছে মেবি তিনশোটা দিয়ে দিলাম তিনশোটা সবচেয়ে বড় করে দিলাম আর এখানে হাই অথরিটিরিয়া তার নিচে দিয়ে দিলাম তিনশোটি হাই অথরিটি এটা চাইলে আপনি আরও বড় করে দিতে পারেন আপনার ইচ্ছা এটা আমি আরও বড় করে দিতে পারি কোনো সমস্যা নাই দেখেন মোটামুটি একটা ডিজাইন আমি করতে চাইতে সেরকম হাই অথরিটি ওকে এটা একটু ছোটোই করে দিই হাই অথরিটি তেষট্টি high authority profile backlink high quality okay high authority এই লেখাটা ছোট করে দেই ফন্টগুলো ছোট করে দেই তার একটু শর্টলি হয়ে যায় ওকে এটার সাথে চলবে তার মানে আমি ওই সাইডে একটা জায়গা রাখবো সেই জন্য এটা ছোটো করে দিলাম এটাও আমি থ্রি ডি মোড করে দিলাম এখান থেকে থ্রি ডি মোড করে দিই সাদা অথবা লাল একটা কালার দিতে পারি দিয়ে এখানে আমি এটা স্পেসটা কমাই দিই তাহলে এলাকাটা আর একটু পুষ্ট হবে ওকে আর এটার একটু স্পেসটা একটু বাড়ায় দিই হালকা ওকে দেখেন ফন্টের একটা ডিজাইন তৈরি হয়ে গেল হাই অথরিটি ওকে চলবে একটু বড় করে দিলে কিছু যায় আসে না কিন্তু সাদাতেই বেটার লাগবে আমার মনে হচ্ছে নাকি সাদাই করে দিই হ্যাঁ, সাদাই বেটার লাগতেছে কিন্তু এটা অন্য কালার করে দেওয়া যেতে পারে এটা না সাদাই থাক এটা দিলাম দেওয়ার পরে এই একটা শেপ চলে গেলে এখানে লিখবো হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এটা ডুপ্লিকেট করে ফেলি ডুপ্লিকেট আপনি ডু ফলো ব্যাকলিং লিখতে পারেন ডু ফলো হলো backlink back links to follow backlinks okay do follow backlink এটা ডুপ্লিকেট করে ফেলি ডু ফলো ব্যাকলিংটা আমি কেটে দিই এটা আমি বড় করে দেই আর ব্যাকলিংটা এই সাইড দিয়ে দিই মানে একশো মাইল দূর থেকেও যেন বোঝা যায় আমার সার্ভিসটা কি ওকে ব্যাকলিং দুটা বড় ছোট করে দিই ওকে একটু হালকা আসবে একটু ফলো ব্যাকলিং মোটামুটি একটা ইউনিক ডিজাইন আসতেছে ঠিক আছে আর এসিওর ডিজাইনগুলো এর নিচে একটা শেপ দিব আর ব্যাকলিংয়ের নিচে যদি আমি পয়েন্ট লিখতে চাই এটা আমার ইচ্ছা লিখতে পারি তাহলে এটা একটু উপরে তুলে দিতে পারি যেমন হাই ডিএ হাই পিএ থাকতে পারে ঠিক আছে এখানে আমি হাই ডিএ পিএ লিখে দেবেনি সমস্যা নেই এটা আপাতত এখানেই থাক একটা ই e নিব নিজ দিয়ে একটা শেপ নিব তো সেটা আপনি ম্যাজিক শেপও নিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে দেখি একটু ব্যাক করি আগের যে জায়গায় ছিলাম ম্যাজিক ব্যাকগ্রাউন্ড এখানে এটা ছিলাম আমি দেখি ম্যাজিক ব্যাকগ্রাউন্ডে কোনগুলো আছে ওকে চলবে না আমার ম্যাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আমি নিতে চাচ্ছি না আমি সাদা শেপ নেব তো আমি এখান থেকে কেটে দিলাম এলিমেন্টরে আসলাম এলিমেন্টর থেকে লাইন অ্যান্ড শেপে ক্লিক করে এখান থেকে আমি একটা শেপ নিই তো ধরেন আমি এই শেপটা নিতে চাচ্ছি এই শেপটা পুরা ডান দিলাম এটা ফুল করে দিয়ে এখানে আমি পয়েন্টগুলো দিয়ে দিব এখান থেকে এতটুকু তো আমি এই ফন্টটা আমি আমার মতো করে দিতে পারি এই একটা কালার দিতে পারি কিন্তু এই কালারটা কিন্তু এখানে বেশি লাগতেছে এখানে হয়তো সাদা হতে বেটার ভালো হবে না কালো দেখি কালোতে বেশি হয়ে যায় সবুজে চলে লালে সাদাতে সাদাতে চলে খারাপ না তো বাজে লাগতেছে তো এই কালারটা একটু কমায় দিলে কীরকম হয় ওকে চলবে এটা এটার একটা ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে এখানে আমি কালো করে দিই কালো করে দিই এখান থেকে আমি ট্রান্সফারেন্সে এসে একটু কমাই দিব আমি কালোটা কমাই দিয়ে এই কালারটা একটু ছোট করে দিই ওকে একটু বড় হোক চলবে মোটামুটি পিছন দিয়ে একটা শেপ চলে আসলো কিন্তু এটা এখন ফুল কালো করে দিলে কোনো কিছু যায় আসে না ওকে ফুল কালো করে দেই চাইলে কিন্তু আমরা এই কালার না দিলেও কিছু যায় আসে না ঠিক আছে তারপরে কিন্তু ভালো লাগবে তো দেখেন একটা শেপ আসলো এখানে এবার আমি এখানে দেখে আমি কি বাটনটা নিতে পারি like button okay like button নিয়ে আসি তো এলিমেন্টারে আসবো এখানে লিখবো হচ্ছে লাইক লাইক লেখার পরে এ প্রথমেই চলে আসছে দেখছেন তো আপনি চাইলে এরকম করে লাইক বাটন নিতে পারেন সেম ডিজাইন করতে পারেন কিছু যায় আসে না তো আমি এখান থেকে এটা নেই দিয়ে দিলাম ওকে তো এখানে দুইটা লেখা যাবে কিনা দুইটা ডুপ্লিকেট করে ওকে চলবে দুইটা হয়ে গেছে লেখা যায় এবার আমি দেখি এখানে কি কি লিখছি manually work permanent backlink okay এখানে আমি লিখছি মেবি এখানে পারমানেন্ট ব্যাকলিং আছে লিখে দিলাম আপনি অনেকগুলো দেখে সেখান থেকে আপনার মতো মনের মতো করে একটা দিবেন আমি এখান থেকে একটা ফন্ড নিলাম নিলাম দেখি হয় কি না পারমানেন্ট ব্যাকলিং ওকে এটাই কপি করি পারমানেন্ট ব্যাকিং থেকে তারপরে নিতে পারি হচ্ছে permanent backing manually work manually work manually work white hat method manually work manually okay এটা কপি করে ফেললাম হান্ড্রেড পারসেন্ট ম্যানুয়ালি ওয়ার্ক দুইটা কপি হয়ে গেল কিন্তু জায়গা চলে গেল এখানে মেলা জায়গা রয়ে গেল ওকে জায়গাটা দেখি আর একটু ই করা যায় কিনা এগুলো সব আপনার নিজের আইডিয়া থেকে তৈরি করতে হবে ঠিক আছে আমার আইডিয়ার সাথে আপনি পড়বেন না কিন্তু সামথিং আপনি কিছু ডিজাইন আইডিয়া নিতে পারেন আর কি আমি এটা উপরে তুলে দিলাম এটা উপরে তুলে দিই ওকে মোটামুটি চলবে ডিজাইনগুলো খুব একটা ভালো আসতেছে না লুক লাইক আমি এটা সাদা মাটা করে দিই এটা বেটার হবে সাদা মাঠা কালারটা আমি সাদা করে দিতে পারি অথবা অন্য কালার করে দিতে পারি দেখতে ভালো লাগে ম্যানুয়ালি ওকে তারপরে এটা এই শেপটা আমি ফুল কপি করে রাখা দিই মানে লক করে দিই যাতে নড়াচড়া করতে যেন কোনো কিছু সমস্যা না হয় এই দুইটাই আমি কপি করি কপি করে আরেকটু ছোট করে দিই যাতে আমি এখানে দিয়ে আরেকটা শেপ বসাতে পারি মানে আরেকটা লাইনগুলো বসাতে পারি চলবে না আরেকটু ছোট করতে হবে এগুলো ডিলিট করে দিই এখান থেকে আরেকটু ছোট করে দিই ওকে চলবে এখন একশো পার্সেন্ট পারমানেন্ট লিঙ্ক দিছি এবার দেখি আরও কী কী দিছি এখান থেকে okay high quality profile backlink high quality profile backlink okay high quality backlink high authority backlink এটা এখানে নেই ওকে চলবে হাই অথরিটি ব্যাকলিং দিলাম ম্যানুয়ালি ব্যাকলিং দিলাম কিন্তু এটার সাথে কালারটা কিন্তু যাইতেছে না এর কালারটা একটু মাদা মাদা টাইপের কালার দিছি ঠিক আছে যাবে না কোনোটার সাথে কোনোটা পড়বে না তারপরে কি দেওয়া যায় আরও কিছু কিক দেখি do follow backlink boost ranking permanent backlink okay permanent backlink দিতে পারি পারমানেন্ট দিছে কি না দিছি তারপরে কি দেওয়া যায় ইউনিক কন্ট্রাক্ট একশো percent safe link building hundred percent safe link building এটা দিতে পারি একশো পার্সেন্ট সেভ লিঙ্ক বিল্ডিং তারপরে দেওয়া যাইতে পারে white hat SEO white hat SEO okay white hat SEO দিয়ে দিলাম আর কয়েক আরেকটা শব্দ লেখা যায় কি banking spam free link building এটাও চলবে স্পাম ফ্রি লিঙ্ক বিল্ডিং চলবে মোটামুটি আমার এটা নিচে দিকে আসি এটাও নিচের দিকে নিয়ে আসি ওকে একটু এগুলো মিলে মিলে দিবেন আপনারা সমান সমান করে দিবেন তো খারাপ যেন দেখা না যায় চলবে এবার এই কালারগুলো একটা কালার না দিয়ে দেখি বিভিন্ন কালার দিলে কীরকম লাগে কালো সবগুলোতে কালো করে দিই টাকা এটাই ঠিক আছে চলবে এটা কালো দিলে ভালো লাগে না সাদাই বলা বেটার ছিল বুঝি নাই ওকে তাহলে আমি সবগুলো সাদা করে দিই আগের গুলাই দিয়ে দিই ওকে সাদাই থাক এটা বড় করে দিই ওকে এখানে আরেকটা শব্দ লিখতে পারি ডিএ এগুলো বুঝাইছি না পেজ অথরিটি ডিএপিএ এগুলো দিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে ডিএ মানে ডোমেন অথরিটি আর হচ্ছে পিএ পেজ অথরিটি ওই যে বললাম না এটা ডোমেন কত পিএ কত মজুদে যে দেখলাম হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম তো ভুলে গেছো ডু ফলো লিংক ওকে চলবে মোটামুটি একটা দেই এখানে আমাদের মতো করে একটা জিনিস লিখতে পারি কি লেখা যায় rank your I set Google first paste rank your set Google first paste okay একটা লাইক অথবা আপনি যদি চার লিখতে পারেন না চাইলে সোশ্যাল মিডিয়া যে আছে না সমস্ত সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার আইকন এখান থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া দিয়ে দিতে পারি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারি এগুলো লিঙ্ক বিল্ডিং বা প্রোফাইল ব্যাকলিংয়ের সাইটের ভিতরে পড়ে ঠিক আছে তো আমি আপনি এগুলো ইউজ করতে পারেন সামাজিক মিডিয়াগুলো ধরেন ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কডিং লিঙ্কডিং হচ্ছে বাইরের খনি লিঙ্কডিং হচ্ছে বাইরের খনি শুধু মাইনিং করা জানতে হবে লিঙ্কডিং টুইটার তারপরে হচ্ছে লিঙ্কডিং আছে প্রিন্টারে যাবে ফেসবুক লিঙ্কডিং প্রিন্টারেস্ট তারপরে যাবে হচ্ছে Twitter Twitter Twitter social media okay Pinterest Google okay এটা আমি দেখছিলাম এটার নাম যেন কি আমি ভুলে গেছি ইডিট ইডিটের লিঙ্ক বিল্ডিং করা দেখাইছি তারপরে ধরেন ইডিট গেছে ডিগো এটাও ব্যাকলিংয়ের সাইট টিগো তারপরে আছে হচ্ছে ইডিট গেছে ডিগো গেছে গুগল গেছে ওকে থামলার আর একটা লোগো দিয়ে দেই টুইটার টুইটার টুইটার এই টুইটার দেখেন আমার মতো আমি কয়েকটা দিয়ে দিলাম আপনি চাইলে আপনার মতো দিতে পারেন না চাইলে ওইগুলো ইউজ করতে পারেন কিন্তু সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়ার কারণে আমার এই গিকটা আর একটু অ্যাট্রাকটিভ লাগতেছে তো যাই হোক আমার কাজ শেষ এবার আমি এখান থেকে সেভ আর ডাউনলোড করে ফেলি আপনি চাইলে এখানে নাম দিতে পারেন ডু ফলো প্রোফাইল ব্যাকলিং দিয়ে কয়েকটা কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন যেগুলো আপনি ভিডিওতে শেয়ার করছেন আমি এখান থেকে ডাউনলোড করবো এখান থেকে ডাউনলোড এখন মনে হয় সবারই এই মডেলটা করে ফেলছে ডাউনলোড থেকে এখান থেকে ডাউনলোড তো দিয়ে দিলাম দেওয়ার পর এটা ডাউল শুরু হয়ে গেছে ওকে ডাউনলোড কমপ্লিট এটা আমি কেটে দিলাম আপাতত আমার লাগবে না ওকে এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসলাম মানে এখানে যে আমি ইমেজটা দিতে চাইছি সেখানে ইমেজটা দিয়ে দিব তো একটু অপেক্ষা করি এখানে আপনি চাইলে এসিওর লিঙ্ক বিল্ডিং করছেন কয়েকটা শিটের প্রুফ দিয়ে দিতে পারেন আমি এখানে আমার একটা ইমেজ দিয়ে দিলাম বেশি দিলাম না তো আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম এই মার্চে আসো মামা আসো এখান থেকে আমি যে ইমেজটা ডাউনলোড করছি সেটা ডাউনলোডে এখানে পাওয়া যাব ডাউনলোড এখান থেকে ডাউনলোড ইমেজ ইমেজটা দিয়ে দিলাম এত লাইট লাগে কেন আসো আসো ওকে হয়ে গেছে আমাদের যেহেতু ভিডিও নাই ভিডিওতে দরকার নাই ভিডিওতে দিয়ে এখন নতুন অবস্থায় ভিডিও দিলে ভিডিও নিয়ে ঝামেলা হয় অনেক এটা কমপ্লিট দেখেন একদম একশো মাইল ফাঁকে থেকে কিন্তু বুঝে দিতেছে সার্ভিসটা কি ঠিক আছে তো এটা আমি দিয়ে দিলাম সেভ করে দিলাম সেভ এটা আমার কমপ্লিট এবার আপনি পাবলিশ করবেন না আমাকে গিকটা দেখে তারপর পাবলিশ করবেন স্কিল টেস্ট চাইলে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারে আর অবশ্যই স্কিল টেস্ট দিয়ে পাবলিশ করলে আপনার গিকটা র্যাঙ্কিং করবে ভাবেন কোনটা করবেন সবারই চাইবে না চাইলে দেখা যাবে না ঠিক আছে তো পাবলিশ করবেন না আমার এখানে চাইতেছে না পাবলিশ করতে পারবো মেবি ওকে টেস্ট চাইতেছে ওকে আমি এখানে ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আমি পাবলিশ করতে পারবো আপনার আগে এ পর্যন্ত আসেন তারপরে এটা নিয়ে কথা হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা এখান থেকে চলে আসবেন প্রোফাইলে প্রোফাইলে এসে সব কিছু দেখার পরে আপনি পাবলিশ করবেন আপাতত আমাদের এখানে কাজটা শেষ যদি গিকের ভিতরে কোনো প্রবলেম থাকে এবার আমাকে প্রশ্ন করতে পারেন কারো কোনো কোশ্চেন আছে ইমেজটা খুবই ভালো হয়েছে ঠিক আছে আমি ইমেজ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিব তোমার ওকে ঠিক আছে দাও ইমেজটা এত হবে আমি আসলে ই করি নাই আর কি ডিজার্ভ করি নাই না না সমস্যা হবে না ওকে ওকে জুমে চ্যাট বক্সে দাও ঠিক আছে control H control H all history clear করে দেই ঝামেলা শেষ টোটাল ডিলেট আমার অনেকগুলো অ্যাকাউন্ট আমি যদি এই খালি অ্যাকাউন্ট লগ ইন করি আর ই করি তাহলে আমার সমস্যা হতে পারে সব ক্যাশ ডিলেট করে দিলাম ওকে এটা আরও কারো লাগবে না দাঁড়াও ইমেজটা ওকে তোমরা নিজেদের মতো ট্রাই করো এটাই বেটার হবে